Thank you. দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার আমি একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি আপনাদের ভিডিও নিয়ে আসছি জন্টিসের ব্যাপারে যে আপনারা অনেকে জন্টিস হয়ে থাকে কালিয়া জন্টিস মাইট্রা জন্টিস অনেক পদের জন্টিস হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনাদের সামনে এমন একটা গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটা খেলে মাত্র তিন দিনের ভিতরে আপনার জন্ডিস একবার নিমিষ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ আমি এই জিনিসটা অনেক রুগীকে দিয়েছি অনেক রুগী সুস্থ হয়েছেন যার কারণে আমি এই আজকে এই গাছটা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমার মনে হলো যে এই গাছটা আপনাদের সামনে তুলে ধরা উচিত কারণ একজনের যদি আরেকজনের উপকৃত হয় তাহলে সেটা আল্লাহ তালাও খুশি হয় তো তার মাঝে আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করব যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটা অন করে রাখেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও করতে আমাদের উৎসাহ লাগে তো আশা করি বুঝতে পারছেন আমি এত কথা আর বলবো না তাহলে চলুন আমরা সেই গাছটা দেখে আনি আমার সেই গাছটা এই যে হাতে দেখতেছেন এই যে সেই গাছটা তবে ক্যামেরা সামনে আমি চাব যে ক্যামেরাটা নিয়ে এসো ভালো করে দেখাও এই যে পাতাটা ঢেকি শাকের মতো এই পাতাটা নিয়ে আপনি প্রতিদিন ভোরবেলা খালি পেটে এটারে শেষে রস খেতে হবে যদি পারেন নিয়মিত তিন দিন খাতে খালি পেটে তাহলে মনে করেন যে সকালবেলা তাহলে আপনাদের জন্ডিস ঝাড়ানো লাগবে না জন্ডিস ইয়ে করানো লাগবে না তো এই পাতাটা দেখতেছেন খাস খাস কাটা তেঁতুল পাতার মতো এটা ঢেকি পাতার মতো ঢেকি শাকের মতো এটা যে এখানে অনেক জায়গা পাওয়া যাবে এটা কোনো বিল্ডিং পুরাতন বিল্ডিংয়ের ভিতরে পাওয়া যাবে পুরাতন গাছের ভিতরে পাওয়া যাবে তো এটা যেভাবে খুশি আপনি সেভাবে বন জঙ্গলে পাবেন তো এটা অস্বাভাবিকভাবে যে কোনো জায়গায় পাওয়া যায় তো এটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা হওয়ার এর উদ্দেশ্য এটাই যাতে অনেকে মনে করেন যে জন্ডিসে ভুগতেছেন তো এ কারণেই আমি আপনাদের সামনে এটা নিয়ে উপস্থিত হয়েছি তো আশা করি আপনারা দেখতে এসেছেন বুঝতে পারছেন যে কোনটা চিনতে পারছেন তাহলে আমি বলতেই পারি যে এটা আপনারা করে দেখেন খেয়ে দেখেন যদি ভালো না হয় তাহলে তার আমাকে আপনি ফোন দিয়ে জানাবেন বা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের চিকিৎসা ফ্রি করে দেবো তো আজকের মতো ভিডিও এটাই আসসালামু আলাইকুম শুভ রজনী শুভ দিন রাত পেরোলেই ঈদের দিন উপভোগ করব সারাদিন ঈদ পাবে না প্রতিদিন দাওয়াত রইল ঈদের দিন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ